অনলাইনে ইনকাম করতে চাইলে আমাদের টিমে জয়েন করো আজকের ভিডিওতে দেখাবো আমাদের ইউটিউব চ্যানেল এবং কিভাবে আমাদের সাথে জয়েন করবে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ইথিক্যাল মানি মেকার এই চ্যানেলটিতে আপনারা ফলো করতে পারেন এই চ্যানেলটিতে আমরা ইনকাম প্রুফের সকল ভিডিও দিয়ে থাকি এবং কিভাবে আমাদের টিমে জয়েন্ট হবেন এই বিষয় নিয়ে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আজকের আর্নিং পূরক পাচ্ছে আমরা বিটকয়েনে সবসময় পেমেন্ট নিয়ে থাকি আজকের আর্নিং পূরক পাচ্ছে ছয়শো তিয়াত্তর ডলার আপনারা যারা অনলাইনে ইনকাম করতে ইচ্ছুক আছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন নিচে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেখানে যে আপনারা জয়েন করতে পারেন এবং সব বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন নিচেই দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে একমাত্র ইমেল কেন ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন সেটা আপনারা আসলে বুঝতে পারছেন যখন আপনারা আমাদের সাথে মেম্বারশিপ নিয়ে নেবেন এবং আমাদের টিমে যখন জয়েন্ট হবেন আমাদের সিক্রেট ফোন নাম্বার এবং সব ডিটেলস আপনাকে দিয়ে দেওয়া হবে যাতে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো যারা অনলাইনে ইনকাম করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ট্রাস্টেড ওয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমরা যে ওয়েটা দেখাবো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট এখানে আর্নিং হবে এখানে কোনো রকম কোনো রিস্ক নাই এবং কোনো লস হওয়ার সম্ভাবনা নাই আপনাদেরকে ক্রিটিক্যাল মানি কীভাবে আর্নিং করতে হয় সেই বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো তো আমাদের চ্যানেলটা ফলো করে রাখতে পারেন আমরা প্রতিদিন এখানে আর্নিং পূর্বের ভিডিও দিয়ে থাকি প্রত্যেক দিনই আমরা দিয়ে থাকি অনেক সময় হয়তো ব্যস্ততার কারণে হয়তো নাও দেওয়া হয়ে থাকতে পারে কিন্তু আমরা চেষ্টা করি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনকাম প্রুফ কারণ আমাদের টিম ওয়ার্ক করে থাকি আমরা তারপর হ্যাঁ, আমাদের নিজস্ব যে মাসে তারা ইনকাম করে থাকে তাদের ইনকাম টোটাল ইনকামটাই এখানে দেখানো হয় এখানে একজন আর্নিং না তবে আপনারা যারা অনলাইন ইনকাম করতে চান এখানে একজনও যদি চান যে একজন এরকম ইনকাম করবেন তাহলে সর্বোচ্চ পার ডে তিনশো ডলার পর্যন্ত আর্ন করতে পারবেন একজন ব্যক্তি সর্বোচ্চ তিনশো ডলার আর্ন করতে পারবেন একদিনে তিনশো ডলারের উপরে পারবেন না তো এটা এখানে টিম ওয়ার্ক করা হয়েছে অল্প অল্প করে ইনকাম করে থ্রি মান্থের টোটাল পেমেন্টটা উইথড্রল দেওয়া হয়েছে আসলে আমরা কোন ওয়ের মাধ্যমে ইনকামটা করছি সেটা আপনাদের অনেকের মনে ডাউট হতে পারে আসলে এই ওয়েটা আপনারা যখন মেম্বারশিপ আমাদেরকে নেবেন আমাদের টিমে যখন জয়েন্ট হবেন তখনই জানতে পারবেন সো আমাদের সাথে কিভাবে জয়েন্ট হবেন আমাদের টিমে জয়েন্ট হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে ভিডিও ডিসক্রিপশনের নিচে সোমরে ক্লিক করবেন এবং এখানে একটি লিঙ্ক যেতে দেখতে পারবেন জয়েন নাও এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের একটি সাইটে নিয়ে যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম শুধুমাত্র ইমেল আপনারা আপনাদের ইমেল দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা রেসপন্স অবশ্যই পাবেন তো আমাদের মেম্বারশিপ বর্তমান তিরিশ ডলার আছে এটা ভবিষ্যতে আমরা তিনশো ডলার করে দেব আপাতত আমাদের কিছু আর্জেন্ট মেম্বার দরকার বলে আমরা তিরিশ ডলার দিচ্ছি তিরিশ ডলারে এখন তিন মেম্বার জয়েন করাচ্ছি কিন্তু এটা তিনশো ডলার ভবিষ্যতে হয়ে যাবে এবং এটা খুব শীঘ্রই সামনেই হয়ে যাবে তো আপনারা এটা সুযোগ আছে এখন তিরিশ ডলারে আমাদের সিক্রেট মেম্বার জয়েন করার তো পেমেন্ট করবেন কি কিভাবে আমাদেরকে পেমেন্ট করার জন্য আপনার বিট কয়েন আছে লাইট কয়েন আছে ইথেরিয়াম আছে এটা যেটাই আপনি পেমেন্ট করতে চান আপনি কয়েন বেস দিয়ে পেমেন্ট করতে পারেন ট্রাস্ট ওয়ালেট দিয়েও পেমেন্ট করতে পারেন সো যদি বিটকয়েন দিয়ে পেমেন্ট করেন এটার উপর ক্লিক করবেন এখানে একটি অ্যাড্রেস পাবেন বিটকয়েন এটাকে কপি করে আপনার কয়েনবেস কিংবা ট্রাস্ট ওয়ালেট দিয়ে পেমেন্ট করবেন ঠিক যদি লাইট কয়েন দিয়ে পেমেন্ট করতে চান এটার উপর যদি ক্লিক করেন আপনার লাইট কয়েনের অ্যাড্রেস পাবেন ইথেরিয়ামও কিন্তু একই সো পেমেন্ট করার জন্য একটা ওয়ার্ডও যেন ভুল না যায় যদি আপনারা একটি ওয়ার্ড আপনারা কপি করতে ভুল করেন তাহলে কিন্তু ডলার আসবে না সো যেই পেমেন্ট মেথড দিয়ে আপনি পেমেন্ট করেছেন যদি আপনার কয়েনবেস দিয়ে পেমেন্ট করে থাকেন সেই কয়েনবেজের ইমেল আইডিটা এবং স্ক্রিনশট পেমেন্টের স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের ইমেলে পেমেন্ট আমাদের ইমেল যেটা আছে সেটার উপরে ভিডিও ডিসক্রিপশনে নিচেও ইমেল আইডি দেওয়া আছে এবং সরাসরি ওয়েবসাইটেও দেওয়া আছে পেমেন্ট করার এখানে পর আপনারা সেন্ড করবেন আগে কিন্তু পেমেন্ট করবেন তারপর হচ্ছে আমাদের ইমেলে মেইল করবেন তারপর আপনাদেরকে আমরা আমাদের পার্সোনাল যে নাম্বার সেটি আমাদের ফেসবুক আইডি আমাদের টিমের গ্রুপ সবকিছু ডিটেলস আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আপনাকে আমাদের মেম্বারশিপে জয়েন করা হবে এবং আপনাকে কিছু গুগল ড্রাইভের লিংক দেওয়া হবে সেই গুগল ড্রাইভের লিংকে গুলো আপনারা ক্লিক করে আপনারা কাঙ্ক্ষিত যে সিক্রেট ভিডিও গুলো আছে সেগুলো ডাউনলোড করে আপনারা দেখা শুরু করবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা কাজ স্টার্ট করবেন আপনাদের যে কাজটি ভালো লাগে সেটাই করবেন আমাদের অনেক কাজ আছে অনেক ইজি কাজ যেগুলো আপনার বাংলা এসডি কোয়ালিটি আপনাদের কোন রকম কাজ করতে অসুবিধা হবে না আপনাদের যদি কোন রকম সাপোর্টের প্রয়োজন হয় আমাদের এই মেলেই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং যখন মেম্বারশিপে জয়েন্ট হবে তখন আপনাদেরকে আমাদের ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে আমরা পাবলিক ভাবে এখন ফোন নাম্বার ডিসক্রিপশনে দিতে পারতেছি না কারণ আমাদের এটি সম্পূর্ণ সিক্রেট কাজ আমাদের প্রত্যেকটি কাজই অনেক সিক্রেট তো আপনার জয়েন করার জন্য অবশ্যই আগে পেমেন্ট করতে হবে এবং আপাতত এখন তিরিশ ডলার আছে ভবিষ্যতে কিন্তু এটা তিনশো ডলার হয়ে যাবে যদি কারো আগ্রহ থাকে যদি আমাদেরকে ট্রান্সলেট করে থাকেন আমাদের সাথে জয়েন্ট হতে পারেন আমরা কোনো প্রতারণা কিংবা কোনো ক্ষতি করার জন্য আপনাদেরকে এই কাজগুলো শেখাচ্ছি না আমরা টোটালি ইথিক্যাল মানি মেকিং শেখাচ্ছি যদি আপনি কাজ করার পর বুঝবেন এবং ইনভেস্টেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা পেমেন্ট প্রুফ সহ ভিডিও আপনাদেরকে দিব দয়া করে কেউ ভিডিও ডিসক্রিপশন নিচে কমেন্ট করবেন না যাদের কিছু জানার ইচ্ছা আছে আমাদের ইমেল আইডিতে আপনারা মেল করে বিস্তারিত জানার চেষ্টা করবেন কখনোই আপনারা কমেন্ট করে কিছু জানার চেষ্টা করবেন না যা জানার ইচ্ছা আছে ইমেলের মাধ্যমে আপনারা অবশ্যই সাপোর্টে মেল করলে চব্বিশ ঘন্টার ভিতরে অবশ্যই রিপ্লাই পাবেন আর যখন পেমেন্ট করবেন আমাদের পেমেন্ট করার পর স্ক্রিনশট পাঠাবেন ইমেল আইডি পাঠাবেন যেটি দিয়ে মেল আমাদেরকে পেমেন্ট করেছেন সেটি যখন পাঠাবেন আমরা কনফার্ম করার পর আধা ঘন্টার ভিতরে আপনাকে সব ডিটেলস দিয়ে দেওয়া হবে আমাদের মেম্বারশিপ জয়েন ডিটেলস এবং আমাদের সিক্রেট ভিডিও গুলো সম্পূর্ণ গুগল ড্রাইভের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে সেগুলো আপনি ডাউনলোড করে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারেন আপনি যে কোনো ইথিক্যাল কাজ আছে সব করতে পারবেন আমরা কোনো ইনলিগাল কাজ শিখাচ্ছি না যে আপনি এখান থেকে কারো ক্ষতি করে ইনকাম করবেন আপনার সম্পূর্ণ লিগাল শিখাচ্ছি